মেনে নেওয়া যায় না ও সজীব ভাই কিভাবে আমার মুন্ডু বুঝাবো এত কষ্ট করে মানুষের মোবাইল ধরে ধরে সাবস্ক্রাইব করছে এই আইডিটা এখন ব্যাট হয়ে গেছে আল্লাহ যে শালার মতো আইডিটা ব্যান করছে তারে আল্লাহ